ভাবের দেশে থাকো কন্যা গো ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি আমারে বানায় দূরে চলে যেতে যেতে যত দূরে যাও তোমার সাথে আমার বন্ধু সঙ্গে কইরা নাও কথা যদি নাই শুনো গো কন্যা তোমার সাথে আরি আমারে যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ তরিতে বাসনা Chutote সাধু সঙ্গ মূল্যে কিনা যা খুশি বাজাও না জগতের শোনাও না বাজায় Jesus. তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিরিতে গান শোনাই মু মনের মত ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ তুমি আইও আমার বাড়িতে apaixonar e of these ঢালাইয়া দিন চাতক প্রায় লজ্জা করে me. ফুলের লাল grande, bem Rakibul Islam Roni Sheikh nice Rakibul Islam oh my god Almas ভাই নাইস অনেক দূর থেকে দোয়া ও ভালোবাসা দিল আপনার প্রতিও ভালোবাসা রইল কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হারে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজ মেশিন বানাচ্ছে কোন মিস্ত্রি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি কোন থিওরি করছে প্রয়াত কোন দেশে তার ফ্যাক্টরি হাইরে কোন থিওরি করছে প্রয়াত কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজক মেশিন বানাইছে কোন মিস্ত্রি দেহ নামে রাজক মেশিন বানাইছে কোন মিস্ত্রি জানতে চাইলে মেশিন তত্ত্ব গুরুর সঙ্গ ধর মন ভব রঙ্গ সঙ্গ করে লঘু দেশ মহাজন জানতে চাইলে মেশিন তত্ত্ব গুরুর সঙ্গ ধর মন ভব রঙ্গ সঙ্গ করে লঘু দেশ মহাজন রূপের নেশায় ভুইল না মন যে জন পারের কান্দারি হাইরে রূপের নেশায় ভুইল না মন যে জন পারের কান্দারি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি চলে মেশিনা মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে চলে মেশিনা আপন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে আজব মেকার নৈরা করে है तरकारी गोरी हरे या गुप में कर দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হায় রে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি চরি দেহ নামে রাজক মেশিন বানাইছে কোন মিস্ত্রি দেহ নামে রাজক মেশিন বানাইছে কোন মিস্ত্রি হ্যাঁ? বিদায় নিলাম বিদায় নিলাম